এবার আমার নবী মেয়েরাজে করেন প্রথম আসমানে গেলেন এই জমিন থেকে আসমানে দূরত্ব কতটুকু পাঁচশো বছরের রাস্তা সবকিছু বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করতেছে বিজ্ঞানীরা করে যা কিছু আবিষ্কার করবে প্রথম আসমানের নিচে প্রথম আসমান পেরিয়ে উপরে যাওয়ার কোনো ক্ষমতা কোনো পারমিশন নাই ঠিক বলেন আমার নবীন এই মেয়েরাজের রাত্রিতে প্রথম আসমানে যখন যান প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের পাহারাদারের ফেরেস্তার নাম ইসমাইল নাম কি ইসমাইল আমার সাথে খাবার গেছে দেখবা ইসমাইল আল্লাহ কবুল করেছেন বলে আমিন এই প্রথম আসমানের যিনি পাহারাদার প্রধান দায়িত্ব তার নাম ইসমাইল এবার ইসমাইলকে জিব্রাইল দরজা খুলতে বললেন প্রথম আসমানের পটম গেট খুলতে বললেন ইসমাইল জিজ্ঞেস করেন কে আসলো জিব্রাইল বলল আমার সাথে শেষ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসমাইল বলেন মারহাবান বিহি পানি মাল মাদি উজা আজকে সবচেয়ে সম্মানী ব্যক্তি আসেছেন যিনি না হলে আসমান জমিন হতে না যিনি আল্লাহর হাবি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন আজকে সারা জীবন এই দরজায় ধরে ধরে আজকে হাজার কোটি বছর পাড়া দিচ্ছিলাম আজকে শেষ নবীকে একবার দেখবার জন্য আজকে আমার আশা পূরণ হয়ে গেছে যাকে দেখবার জন্য যে মেয়েরাজুর রাত্রিতে আসবেন আমি তাকে গেট করে দেব একটি নজর যাকে দেখার জন্য কোটি কোটি বছর আমি এখানে পাহারা দিচ্ছিলাম আজকে আমি তাকে সচককে দেখে ফেলেছি আজকে আমার আশা পূরণ হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে বন্ধ করে দিব ঠিক আছে আল্লাহ কবুল করে সবাই বলে আমি صلاة يا আমার নবী প্রথম আসমানে ওঠার পর দেখে দেখলেন ফাইজা হুয়া আবু আদম বাবা আদমের সাক্ষাৎ প্রথম বোকার সাথে সাথে জুড়ে বলেন সুবাহ বাবা আদমকে দেখেন আমার নবী সালাম দিলেন কি দিলেন সালাম দেওয়া এটা কার শূন্য এখন তো সালাম নাই সালাম আছে ছেলে বাবাকে সালাম দেয় দেয় না তাহলে কি করতে হবে বাবা ছেলেকে সালাম দিতে শিখাতে হবে আমরা যদি শিখাতে না জানি তাহলে আমরা সালাম পাবো না কাগজ আলিয়া গৌসলা শরীফের খলিলুল্লাউলাদ মুস্তফা খলিফাই রসুল সাথে সাথে যে কোনো মানুষকে দেখলে সালাম দিয়ে সালাম দিয়ে ফেলতেন এবং মানুষ লজ্জা হয়ে আবার পুনরায় তাকে সালাম দিয়ে দিত আমার নবীও কিন্তু সেরকম ছিল আমার নবীর আগে কেউ সালাম দিতে পারত না আর নবীর সুন্নতের সেই মূর্ত প্রতীকের নাম হচ্ছে খলিলুল্লাহ আউলাদ মুস্তফা খলিফাই রসুল হযরত শাহ সৈয়দ গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় আল্লাহ গৌসুল আজম আমার নবীর সবসময় দায়ে পার কায়ে প্রকার তৌফিক দাও সবাই আমিন ভাই আমার স্বামী স্ত্রীকে সালাম দেয় না আর স্ত্রী স্বামীকে সালাম দেয় না বন্ধু বন্ধুকে দেখলে সালাম দেয় না মুসলমানের সংস্কৃতির এক নম্বর হলো সালাম সালাম দেবে সে অহংকার মুক্ত একবার সালাম দিলে সে নব্বইটা সাপ পায় একবার সালাম দিলে আল্লাহ রব্বুল খুশি হন একবার সালাম দিলে আল্লাহ রহমত নাজিল হয় সালাম মানে শান্তি আমি যখন আরেকজন মুসলমানকে সালাম দিব তার জন্য দোয়া করলাম আল্লাহ বলেন তুই আমার বন্ধাকে সালাম দিয়ে দোয়া করলি আর আমি তোর উপর রহমত নাজিল করে দিলাম সালাম দেব ইনশাল্লাহ সালাম দেব ইনশাল্লাহ এখন সালাম নাই খালি দেখলে good morning hi hello this is the culture of Christian এটা মুসলমানদের সংস্কৃতি নয় মুসলমানদের সংস্কৃতি হলো সালাম সালাম দেওয়ার জন্য যে যে কেউ দেখলেই সালাম দিতে হবে আপনি সালাম পর্যন্ত দিচ্ছেন না নামাজ তো নাই কেমনে মুসলমান দাবি করেন অবাক লাগে আল্লাহ বলে আমি সালাম দেবে তো ইনশাল্লাহ করে সালাম দেন আর সুরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কি হলো কেন আপনারা বলছেন আপনার উপর শান্তি হবে আমি বললাম